সবাইকে স্বাগতম ভাষা নিয়ে ভালোবাসা ফান উইথ ব্যাংকসের বিশেষ পর্বে সংক্ষিপ্ত এই পর্বের উপলক্ষ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের এই দিনে মাতৃভাষার জন্য ভালোবাসা থেকে বর্তমান বাংলাদেশের ছাত্র জনতা পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন ভাষার জন্য আত্মত্যাগের এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল এই ঘটনার স্মরণে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে আজকে এই দিনে আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলা যেটি আমার মাতৃভাষা সেই ভাষা নিয়ে কিছু বলার বাংলাদেশের আটানব্বই শতাংশ মানুষের ভাষা বাংলা এবং বাংলা এই দেশের জাতীয় এবং দাপ্তরিক ভাষা ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামের বরাক ভ্যালি অঞ্চলের দাপ্তরিক ভাষা হিসেবেও স্বীকৃত বাংলা এছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা এই ভাষা বহু দেশে ছড়িয়ে দিয়েছেন ভাষা পরিবারের দিক দিয়ে বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য সংস্কৃতের কথ্য প্রাকৃতের পূর্বাঞ্চলীয় একটি উপভাষা মাগধী প্রাকৃত থেকে অপভ্রংশ হয়ে বাংলার জন্ম বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ চর্যাপদের রচনাকাল নিয়ে মতভেদ আছে তবে ধারণা করা হয় এর কবিতাগুলি নয়শো থেকে এক হাজার চারশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত বর্তমান বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চল মানচিত্রে একত্রে দেখলে যে ব আকৃতি দেখা যায় সেই ব দ্বীপে বাংলা ভাষার উৎপত্তি এমনিতে বাংলার সাথে প্রাকৃত থেকে উদ্ভূত অন্যান্য ভারতীয় উপমহাদেশের ভাষাগুলির বেশ সাদৃশ্য বিদ্যমান তবে বাংলার কিছু বৈশিষ্ট্য স্বতন্ত্র যেমন সংস্কৃত আ ধ্বনি বাংলায় অ ধ্বনিতে পরিণত হয়েছে একইভাবে সংস্কৃত শব্দের এস বা সা বাংলায় স হয়ে গিয়েছে বাংলা যদিও ইন্দো ইউরোপীয় পরিবারভুক্ত একটি ফিউজনাল ভাষা এতে ব্যাকরণগত সমাস বিশ্লেষণে কিছু আগ্রোটিনেটিভ বৈশিষ্ট্য বিদ্যমান বলে ধারণা করা যায় এছাড়া অনেক আগ্রোটিনেটিভ ভাষার মতো বাংলার সাধারণ বাক্যবিন্যাস কর্তা কর্মক্রিয়া বা এসওভি বাংলায় টিভি ডিস্টিংশন আছে অর্থাৎ সর্বনাম পদগুলি ফর্মালিটি অনুসারে পরিবর্তিত হয় তুই তুমি এবং আপনি তিনটি ইংরেজি ইউ এর সমার্থক এক বচন ইউ যেটা সাহিত্যে অসাধারণ নিদর্শন রয়েছে এই ভাষার পৃথিবীর বেশিরভাগ ভাষার প্রথম লিখিত নিদর্শন সাধারণত সাহিত্য নয় তবে বাংলা এর ব্যতিক্রম সেই চর্যাপদের সময় থেকে গোটা মধ্যযুগ জুড়ে বাংলার বিভিন্ন সাহিত্যকৃতি রচিত হয়েছে ঊনবিংশ শতক থেকে বাংলা সাহিত্যের গদ্যযাত্রার শুরু এবং কবিতাতেও নতুন ধারার বিকাশ লক্ষণীয় এছাড়া বাংলার ইতিহাস এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে অনেক কথা বলা যায় তবে তার অনেকগুলিই আমার আগের ভিডিওগুলিতে উঠে এসেছে ভাষা দিবসের এই বিশেষ পর্বে পৃথিবীর সকল অতীত ও বর্তমান ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে আসুন আমরা ভাষা সংরক্ষণে সচেতন হই এবং ভাষা নিয়ে ভালোবাসা ছড়িয়ে দিই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আবার দেখা হবে শীঘ্রই ধন্যবাদ